বিসমুল্লাহ রহমান রাহিম আমরা অনেকেই জানি না যে মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে আরবি লেখা যায় অথবা এখানে কি কোনো ফ্রন্ট ইনস্টল করা লাগে আমি বলবো না জাস্ট আপনারা আমার ক্যাটাগরিটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আর কোনো সময় আরবি লিখতে কোনো ঝামেলা হবে না তো প্রথমে আপনারা স্টার্ট মেনুতে যাবেন স্টার্ট মেনু থেকে আপনারা কন্ট্রোল প্যানেলে যাবেন কন্ট্রোল প্যানেল থেকে এই যে দেখতে পাচ্ছেন region and language region and language এখানে ক্লিক করবেন রিজিয়ন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আমরা ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ ইউনাইটেড স্টেট ফরম্যাট আমরা কিবোর্ডে কি করব এই যে কিবোর্ড অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আমরা কিবোর্ড ল্যাঙ্গুয়েজে ক্লিক করব জাস্ট এই যে চেঞ্জ কিবোর্ড আর চেঞ্জ কিবোর্ডে যাব চেঞ্জ কিবোর্ডে দেখেন এই যে ইংলিশ এখানে দেখেন এই যে Arabic Saudi Arab Arabic Saudi Arab আপনার যে কোনো একটা ভাষা আরও এখান থেকে ল্যাঙ্গুয়েজ বার থেকে আপনি এই যে এই জায়গা থেকে আপনি অনেকগুলা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আনতে পারেন দুবাই কাতার এইখান থেকে যে দেশের আপনার বেশি ভাল লাগে সেইখান থেকে আপনি লিখতে পারবেন আপনি ভালো সৌদি আরবে আরবি পারেন আমরা সৌদি আরব দিলাম সৌদি আরব দেওয়ার পরে জাস্ট অ্যারাবিক একশো দুই কোড অ্যাড করে দিলাম জাস্ট এই যে অ্যারাবিক এই যে জর্ডান আছে কুয়েত আছে লেবানন আছে ধরেন আমি ইরাক দিলাম তাহলে ইরাক অথবা আপনি যে যেটা ইচ্ছা সেটাই দেবেন এই প্লাস বাটনে ক্লিক করবেন অ্যারাবিক সাথে থাকবে ইউএসএ দুইটা থাকবে ওকে করলাম জাস্ট অ্যাড করে দিলাম ওকে অ্যাপ্লাই ওকে এবার আমরা সরাসরি ওয়ার্ডে দেখি এই যে দেখতে পাচ্ছেন আমি আগে অলরেডি সাজিয়ে রাখছিলাম যেন ভিডিওটা শর্ট হয় এই যে দেখেন এতে ক্লিক করলে আপনার আছে সিন আমি আবার দেখাই এখন প্র্যাকটিক্যালি আমরা আগে এখান থেকে এই যে ফন্টগুলো চেঞ্জ করে নেব তারপরে এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই যে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এই যে দেখা যান এই যে আমি ইরাক দিছিলাম এই যে ইরাক তারপরে আছে আপনার অ্যারাবিক সৌদি আরব ওকে করলাম এইটা লক্ষণীয় বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে অ্যারাবিক এখানে যদি ইংলিশ থাকে আপনি কখনোই লিখতে পারবেন না সো এই জিনিসটা ভালো করে খেয়াল করবেন এবার যদি আমরা লিখতে যাই এখানে কি ফোন থাকুক থাকুক সেটা বিষয় না এবার আমরা লিখব সরাসরি দেখতে পাচ্ছেন এই যে এখন এখন আবার ইংলিশ চলে আসছে আমরা এ লিখলাম এবার আমরা অ্যারাবিক দিব দেওয়ার পরে জাস্ট এ লিখছি এতে আমরা আবার ক্লিক করব দেখেন আমরা এতে ক্লিক করলাম এই সিন চলে আসছে এভাবে আপনি এখন সবগুলো কর্তা তারপরে বা সবগুলাই পাবেন আলিফ তারপরে লাম আলিফ দেখছেন আপনারা প্র্যাকটিস করবেন সবগুলাই লিখতে পারবেন ইনশাআল্লাহ